ر سج کو ملاخل کو جن نتی تجری تحتی ہل فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا جيفة وقالبها كلاب رواه ابن مزاح وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سبحانك পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর পার্বতীপুর থানার অন্তর্গত দুর্গাপুর মানব কল্যাণ সংঘের উদ্যোগে তাফসিরুল করান মাহফিলের সনমধন্য সভাপতি আমাদের অভিভাবক জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব মন্ডল দামাদ বারকাত আলিয়া প্রধান অতিথি সাইফুল মাসাহে আমার আরাফাতের ভাই জানাবার হাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম পরামানি একটু কমিয়ে আমন্ত্রিত অতিথি আলহাজ মোহাম্মদ অমর আলী মন্ডল জনাব ইদ্রিস আলী দুনিয়ায় মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন এটা যেন টিকে থাকে পৃথিবীতে মানুষকে সম্মান দেওয়া হয় তার টাকা পয়সা ক্ষমতা লেখাপড়া এগুলোর কারণে তো মরণের পরে আল্লাহ এই দেখে সম্মান দেবে না আল্লাহ দেখবে যে ওর ইমান আর আমল আছে কিনা আমার কথা বোঝা যায় আবার আমল গাড়ি গাড়ি করা লাগবে পাহাড় পরিমাণ তা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ বলেন না আল্লাহ তালা বলেন আল্লাদি আমি আল্লাহ তোমাদের মৌত আর হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম আমি পরীক্ষা করতে চাই তাহলে পরীক্ষা মানব জীবনে কম বেশি সবার আসবে কেউ পরীক্ষা থেকে মুক্ত থাকতে পারবে না সবাইকে আল্লাহ পরীক্ষা করে তার কাছে হাজির করাবে এই পরীক্ষার ভেতরে আল্লাহ যেটা দেখতে চান সব চাইতে ভালো কাজ করে তার কাছে কে যেতে পারে এখানে আল্লাহ আকসানো আমালা না দিয়ে আকসারও আমালা দিতে পারতেন খেয়াল করেন শব্দের দিকে কোরআনে কারিম শুধু পড়ার জন্য পড়বেন শোনার জন্য শুনবেন এটা না এটা গবেষণার বিষয় কোন জায়গায় আল্লাহ আকসারও আমালা দেয়নি আহসানও আমালা দিয়েছেন এখানে আলেম যদি থাকে জিজ্ঞাসা করেন আকসার মানে বেশি আর আহসান মানে বেটার আল্লাহ রাবুল আলমিন আকসারও না দিয়ে আহসানও দিলেন কেন আল্লাহ বেশি আমল করবেন এটা চাই না আজ অনেকে আমলের ওয়াজ করতে করতে এমন ঘটনা শোনাচ্ছে ইমাম আবু হানিফা চল্লিশ বছর একাধারে এশার যদি ফজরের নামাজ পড়েছে জনগণ বলছে সুবাহান উনি পৃথিবীতে মাত্র ছিলেন সাতষট্টি বছর কয় বছর বলেন না কেন সাতষট্টি বছরের ভেতরে চল্লিশ বছর বাদ দিলে কয় বছর থাকে সাত আট বছর তিনি লেখাপড়া অবশ্যই করেছেন এক বিশ বাইশ বছর পর্যন্ত বিশ বাইশ বছর পর্যন্ত লেখাপড়া না করলে তো একটা মানুষ আবাদত বন্দিগি কি সেটা বুঝবে বলেন আরে যে লোকটা ওয়াজ করছে যদি চল্লিশ বছর একাধারে এসা রজু করে ফসলের নামাজ পড়েছে এটাতে হিসাব মিলানো দরকার অন্তত কমন সেন্স দিয়ে প্রথমে বিশ বছর বাইশ বছর নাই বাদ দিলাম এরপরে থাকে মাত্র আর পাঁচ বছর বাইশ বছর বাদ দিলে কয় থাকে পাঁচ বছর ওনার স্ত্রীর পুত্র ছিল না আর আপনি এই ঘটনা বলে মানুষকে উদ্বুদ্ধ করে এরাও সোহান আল্লাহ পড়ছে এরা জীবনে ওই কাজ করতে পারবে এরপর প্রাকৃতিক যে প্রয়োজন গুলো আছে ওগুলো বাস্তবে আরো দুনিয়ায় বিভিন্ন কাজকর্ম করা লাগে টিকে থাকার জন্য সেগুলো উনি করলো কি করে আপনি যে সোহান আল্লাহ পড়লেন রংপুর বিভাগের মানুষ বেশিরভাগ আবেগ দিয়ে ইসলাম মানে বিবেক দিয়ে না ঠিক যেন আপনাকে ইসলাম মানা লাগবে আবেগ দিয়ে না বিবেক দিয়ে কোন বাবা কি বলেছে কোন দাদা কি করেছে ওইটার নাম ইসলাম না আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এটাই এ কথাটা মনে রাখতে পারবেন না তাহলে কেউ ধোকা দিতে পারবে না আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে এইটার নাম কি আরো জোরে বাংলাদেশে একটা কথা চালু করে দিয়েছি আমরা ইসলাম মানে কোরআনে হাদিসে এই শব্দের অর্থ তো দেখান তো যে ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম থেকে আমরা পেয়েছি ঈদে আসলিম আমি যখন ইব্রাহিমকে বললাম আত্মসমর্পণ করো মুসলিম হও হজরত ইব্রাহিম মুসলিম কাকে বলে তিনি বুঝেছিলেন আমরা মুসলমান বলতে মুসলিম বলতে বুঝি খতনা করা নাকি হিন্দুরা খতনা দেয় না এই জন্য হিন্দু আমরা খতনা করেছি এই জন্য মুসলমান আমাদের নাম যে মুসলমান এই কথাটাও কোরআনে হাদিসে কিন্তু নেই আমাদের নাম মুসলিম নাম কি এই শব্দগুলো এহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে পাল্টিয়ে দিয়েছে কোরআনের শব্দ বললে সব হয় বিশেষ করে নামাজ এটা সলাত হবে পাল্টিয়ে নামাজ দিয়েছে সিয়াম হবে পাল্টিয়ে রোজা দিয়েছে আপনি কোরআনের আল্লাহর দেওয়া শব্দ পাল্টানোর অধিকার আপনি কি কোথায় পেলেন কোরআন শরীফের ভেতরে কি মুসলমান শব্দ আছে না মুসলিম আছে মুসলিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম সুবহানাল্লাহ বলতে পারে তাকে যখন মুসলিম হওয়ার জন্য আমার আল্লাহ আদেশ দিলেন তিনি কিন্তু শুধু খাতনা করায় বসেননি তিনি বলেছিলেন সারা পৃথিবীর মালিক যিনি আসমান জমিন যিনি বানিয়েছেন তবক আসমান জমিনের মালিক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম তারা মুসলিম বলা হয় যার নিজের বলতে কোনো ইচ্ছা থাকে না আল্লাহর ইচ্ছায় তার ইচ্ছা হয়ে যায় আর এটা কি সহজ না কঠিন অনেক কঠিন আমরা যত ওয়াজ করি আর যত ওয়াজ শুনি বাড়িতে যাওয়ার সময় পার্বতীপুরের রাস্তায় যদি চিকন গলা দিয়ে সাজগজ করে শাবনুরের কণ্ঠে একটা মেয়ে ডাক দেয় বলবে সব পরে তাও বা করে নেবো আগে কাজ করি বলছে ঠিক তার মানে আমরা আত্মসমর্পণ করেছি কি করে বোঝা যাচ্ছে আমরা এখনো মুসলিম হতে পারিনি পেরেছি আল্লাহ পাক বলাচ্ছেন হে আপনি বলুন যদি কেউ মুসলিম দাবি করে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ পাক বলেন বলো আমার নামাজ আমার কোরবানি এখানে কোরবানি বলতে শুধু পশু কোরবানি না আমার জীবনের ত্যাগ তিতিক্ষা কোরবানি আমি যত কিছু স্বীকার করছি ইসলামের জন্য দুই নাম্বার এখানে নসুক শব্দের অর্থ আমি মারেফল করানে পেয়েছি তিনটা নসুক মানে কোরবানি দেওয়া নসুক মানে হজের ক্রিয়াকলাপ নসুক মানে এবাদাত বন্দিগি এই তিনটার যে কোনো একটা অর্থ আপনি ধরেন তার মানে আপনি যদি হজও করেন কোরবানি জবাই করেন দুনিয়ার যে কোনো আবাদত বন্দিগি করেন সব আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন এই ঘোষণা আপনাকে দেওয়া লাগছে এমনকি আমি যে বেঁচে আছি যেই কয়দিন বেঁচে থাকি আমার আল্লাহর জন্য আমি বেঁচে আছি যেই কয়দিন পরে আমি মারা যাব ওই মারা যাওয়াটাও আমার আল্লাহর জন্যই চারটা শব্দ বললেন আপনি এটা কি মুখ দিয়ে বলা যত সহজ প্র্যাকটিক্যাল লাইফে দেখানো অত সহজ আসতে বলে এটা গাড়ি গাড়ি আমার আল্লাহ চাই না পাহাড় পরিমাণ আমল নিয়ে আপনি আল্লাহর কাছে যাবেন আল্লাহ এটা দরকার নেই আল্লাহর দরকার আহসান আমালা আপনি ভালো আমল করেছেন কিনা আকসার আমালা যদি দিত আমরা একটাও জান্নাতে যেতে পারতাম না আকসার আমালা না দিয়ে আহসান আমালা এই কারণেই দিয়েছেন আল্লাহ বান্দার আমলের প্রতি লক্ষ্য করে দেখে আসলে ওর আমলটা বেশি না ভালো এবার জবাব দেওয়া লাগবে আল্লাহ ভালো আমল চাই না বেশি আমল চাই আরো আসতে বলা লাগবে সবাই বলেন ভালো আমল না বেশি আমল বেশি আমল হওয়ার জন্য শর্ত আছে ভালো আমল হওয়ার জন্য শর্ত আছে এখানে হাজারো মানুষ অনেকেই বেশি বেশি আমল করতে পাগল কোরআনের আয়াত হাদিসের ব্যাখ্যা দেখলে যেটা দেখা যায় বেশি আমল আল্লাহর দরকার নেই আখলিস দিনাকা ইখফিকাল আমালুল কলিল তোর ইমানটা খাঁটি কর বেশি আমল করা লাগবে না অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এমনও সাহাবি দুনিয়া থেকে বিদায় নিয়েছে জীবনে একটা আমলও করে নাই শুধু কালেমা পড়ার পরে জেহাদের ময়দানে গিয়ে জীবনটা দিয়ে শহীদ হয়ে গেছে জান্নাতি কথা বলছে না কেন এখান থেকে যে তথ্যটা আমরা পেলাম বেশি আমল না কি আমল আরো জোরে ভালো আমল হওয়ার জন্য শর্ত কয়টা আমি যতটুকু লেখাপড়া করেছি কোরআন এবং হাদিস নিয়ে আর বাস্তবতার সাথে মিলিয়ে ভালো আমল হওয়ার জন্য আপনাকে চারটা শর্ত পূরণ করা লাগবে এই চারটা শর্ত যদি আপনার ওই আমলে ওই কাজের ভেতরে থাকে তাহলে ওইটা ভালো আমল বলে গণ্য হবে আপনাকে আমার আল্লাহ ওইটা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে এবার আপনি যে কাজ করছেন ওটা যদি ভালো আমল বলে চালাতে হয় শর্ত বললাম জবান খোলা লাগবে এটা একটা ক্লাস এখন আমি এক দেড় ঘন্টায় কথা বলি যতটুকু কথা বলবো এটা ক্লাস আপনি যদি জবাব দেন বসবো যে ক্লাসে ছাত্র আছে হ্যাঁ। আর যদি জবাব না দেন বলবো স্থান জবাব দেবেন ভালো আমলের স্বার্থ আরো জোরে এক নম্বরে কেউ যদি বলে আল্লাহ এটা ভালো আমল তুমি কবুল করো শর্ত দিচ্ছে আল্লাহ ওই আমল করার আগে এলেম শেখা লাগবে কথা বলেন না কেন আপনি আমি আন্দাজে মনে করলে হবে না যে ভালো আগে দেখা লাগবে ওই আমলটার আগে কোনো এলেম আছে কিনা কোনো জ্ঞান আছে কিনা আর ওই জ্ঞানটা তোমার বাবা দিলে হবে না তোমার দাদা দিলে হবে না ওই জ্ঞানটা আশা লাগবে আল্লাহর কাছ থেকে যারা জানে আর যারা জানে না হে নবী আপনি বলেন তো এরা কি কোনোদিন সমান হতে পারে না কখনো না আপনাকে জানা লাগবে আমল করলেই স্বভাব হবে বিষয়টা এমন না কোন আমল করার আগে জানা লাগবে এটা শর্ত বিশেষ করে বাংলাদেশ আর ভারতে বহু আমল আমরা দেখি কিন্তু না জেনে আমল করে বেশি যদি আপনি যে জেনে আমল করতে পারতেন এলে মনসাই এদেশে হাজারো শিরিক বেদাত বন্ধ হয়ে যেত অপার্বতী বর্মাসে সেজদা দেওয়া একটা এবাদাত কিন্তু সেজদা দেওয়ার আগে কোথায় দেওয়া লাগবে এই জ্ঞান অর্জন করা আবাদাত আপনি সেজদা দেওয়া আবাদত মনে করলেন শুনলেন যাকে পাবেন তাকে সেজদা দিলেন দুনিয়ার একটু পদ পাওয়ার জন্য নেত্রীর পায়েও সেজদা দিলেন আপনাকে বুঝে বললেন ঠিক নাকি আন্দাজে ছিল পৃথিবীতে কত মানুষকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটু সুযোগ সুবিধার জন্য একটু পদ পাওয়ার জন্য অনেকের পা ধরে পড়ে আছে কথা বলে ঠিক করে ঠিক এই বাস্তবতা এখন আপনাকে ভালো আমল হওয়ার জন্য শর্ত যেটা প্রথম এলেম লাগবে আর এলেমের ভান্ডার হচ্ছে কোরআন শরীফ সবাই বলেন করানের কাছে এসে আপনি যদি সেজদা শিখতে পারতেন যে সেজদা দেওয়া লাগে কোথায় কেমন করে দেওয়া লাগে তাহলে আজ ভণ্ড পীরেরা সেজদার নাম বলে যে তাজিমি সেজদা নিচ্ছে পায়ে সেজদা নেয় কবরে সেজদা নেয় এগুলো আপনি বুঝে ফেলতেন হার মনে করে আপনি নিজে ফিরে আসতে পারতেন কত পীরের দরবারে মানুষ দেখি ভালো হয় নিয়তে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের যতগুলো পীরের দরবার আছে আমাদের কুষ্টিয়ার লালন সার মাজার থেকে শুরু করে যত বড় বড় আল্লাহর অলির মাজার গুলো চলে সবাই রংপুর বিভাগের লোকের দ্বারা বরিশালে পীর বেশি কিন্তু ওই এলাকায় অত নেই যত মরিদ এই গ্রাম লালমনির হাটে গোবিন্দগঞ্জ গাইবান্ধা ট্রাক ভরে বাস ভরে বউ ছেলে মেয়ে নিয়ে চলে যাচ্ছে আল্লাহর অলির কাছে আপনি যান আমি নিষেধ করছি না আপনার যদি ভালো হওয়ার নিয়ত থাকে আপনি যাবেন কিন্তু শর্ত আছে কোন জায়গায় যাওয়ার আগে মুসলমান যারা তারা দেখবে যেখানে যাচ্ছি ওখানে কোরআনের নিয়ম নীতি চলে কিনা যেখানে নারী পুরুষ এক জায়গায় জিকির করে বাবা খায় ডাল খায় আবা খায় এই যে প্রকাশ্য কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ হচ্ছে পর্দার খেলাফ হচ্ছে আপনি কিন্তু ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআনের নিয়ম ওখানে চলে না ওখানে চলে ওদের বাবাদের নিয়ম এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানাবে দেড় হাজার বছর আগে এই কথাটা নবীজি জানিয়েছেন আমাদের কানে এখনো আসে নাই হাদিস নবীজি বলেন যেখানে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তে ওখানে যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয় এই যে হাদিসটা বললাম হাদিসের বাস্তব প্রমাণ কিন্তু এখন বাংলাদেশ জোরে বলা লাগবে শব্দটার দিকে খেয়াল করেন তো আদাল্লাহুল্লাহ থেকে এসেছে এটা শব্দ দিতেন কায়দা এখানে আলেম আলেম দল্লা শব্দের বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন দাদাল্লা শব্দ যখন আসবে বাংলা অর্থ তখন দাঁড়াবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন শরীফ সেখানে ছিল না কোরআনের নিয়ম নীতি কোরআনের যে পর্দা কোরআনের যে কর্মসূচি গুলো ওগুলো ওখানে চলে না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে এ দোষ আল্লাহ না হ্যাঁ? মানে আল্লাহ নিজে আপনাকে কমরা বানিয়ে দিয়েছে আর আল্লাহর দোষ না মানে দোষ আল্লাহর হবে না এই কারণে আল্লাহ তো জানিয়েই দিয়েছেন যে কোরআন যেখানে নেই তুই যাবি না গেলি তোকে আমি খারাপ বানাবো তুই কেন গেলি হেদায়ত দেওয়ার ছত্র মালিকানা এই পৃথিবীতে আল্লাহ কোরআনকে দিয়েছে না সেই ক্ষমতা এখন আর কোরআনের নেই কোরআনে কারিম মানুষকে পথ দেখাতে পারে জান্নাতে পর্যন্ত নিয়ে যেতে পারে সে ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়েই পাঠিয়েছে সেইটা বাদ দিয়ে কোন কারণে আপনি হেদায়েত পাওয়ার জন্য পীরের কাছে যাচ্ছেন আপনি যান যেখানে পীরের দরবারে কোরআন চলে হাতে গোনা আমার এই কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে আমি যতটুকু বাংলাদেশের কোন জায়গা তো আমার এখন আর বাকি নেই আমি যতটুকু দেখেছি কয়েকটা দরবার বাদ দিয়ে বাকি সবগুলো ব্যবসা চলছে এই জন্য মানুষ যায় ভালো হওয়ার নিয়ে আরো খারাপ হয় আগে বিড়ি খেত না এখন বিড়ি খায় আগে ডাল খেত না এখন ডাল খায় তা মসুরের ডাল খেলেতে হয় কি ডাল সেদিন কোষ্টিয়ার মডেল থানায় দেখে দুইজনকে পিটাচ্ছে বললাম স্যার এদেরকে পিটান বলছো হজর এরা ডাল খাই ডাল খাই মানে ডালও খাওয়া যাবে না তাহলে এ ডাল সে ফ্যান্সি ডাল আমি আবার বলছি করান শরীফ বাদ দিয়ে যদি আপনি কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও চান আপনার নিয়ত ভালো ছিল কিন্তু করান ছিল না ওখানে আপনাকে নিজে আল্লাহ খারাপ বানাবে এই জন্য হিসাব নিকাশ করা লাগবে আপনার সিদ্ধান্ত নিয়ে যান আজকের এই মাহফিল থেকে কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে আমি যাব না যদি যায় আমাকে কমরা বানাবে কে আরো জোরে কোরআন যে হেদায়ত দিতে পারে সে ক্ষমতা কোরআনের আছে আল্লাহ নিজে জানালেন হোদাল্লিন হাদা বায়ানুল্লিনাস কিন্তু বাস্তবে আমরা দেখি না কোরআন তো আমাদেরকে হেদায়ত দিতে পারে না তাহলে দোষ কোরআনের অথবা আমাদের কপালের যে কোনো একজনের তো হবে কার দোষ কোরআন শরীফ ভালো সবার জন্য ভালো না এই কোরআনের ময়দানে এসে আজকে যদি আপনি কিছু নিতে চান আপনাকে আবু বকরের মতো মন নিয়ে বসা লাগবে আবু সেহেলের মতো মন নিয়ে বসলে আপনার ইমান বাড়বে না আপনার শয়তানি বাড়বে আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে কোন কাজগুলো করলে আল্লাহ সাথে থাকে ওইটা আল্লাহ দেড় হাজার বছর আগে জানিয়েছে এখন আপনি এখান থেকে নিয়ে দেখবেন এই বাংলাদেশে হাজারো দল আছে কোন দলের সাথে আমার আল্লাহ আছে আপনি মিলাবেন যেই দলে আছে আপনি যদি নাজাদ পেতে চান এখন থেকে আপনাকে ওই ওই কাজগুলো করা লাগবে যদি না করেন তাহলে মাহফিল দিয়েছেন লোক দেখাতে এবার মন থেকে আপনি মেনে নেবেন আমি আশা করছি কারণ আপনার যদি মন তৈরি না হয় করান মানার আমির হামজার ওয়াজ না নবীজি এসে ওয়াজ করলো আপনার কাজ হবে না সামনেও পড়েছিলেন আবু সেহেলের সামনেও পড়েছিলেন একই নবী একই কণ্ঠ একই কোরআন কথা বলে না কেন আবু বকর কোরআনের শোনার পরে তার ইমান বেড়ে গেছে আর আবু সেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বদমাইশি বেড়ে গেছে এখানে এখন আমি যে আয়াত পড়েছিলাম যে আল্লাহ আছে কাদের সাথে এটা যদি আপনি শোনার পরে আবু বকরের মতো মন নিয়ে বসেন মাস্ট বি আপনার ইমান বাড়বে আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন আল্লাহর কসম আপনার শয়তানি বাড়বে আর হ্যাঁ। দেখেন আপনার কি বাড়ে নাকি বলবো না জবান খুলে কোরআনের সানালি আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম না না হয় এই যুবক মানুষ উঠছে এরা কি এই কিসের পোশাক এক দেড় ঘন্টা বসে থাকতে পারে না বিয়ে দিলে তো এলাকার বদনাম হয়ে যাবে বসলে যাবে শেষে এসে সমস্যা এ পার্বতীপুরে আর বিয়ে বন্ধ হয়ে যাবে যুবক মানুষ যদি এবার ওঠে দেখেন কি কথা বলি এমন কথা বলবো জীবনে উঠবে না আসলে আপনি না বুঝে শুনছেন যদি বুঝে শুনতেন একটু পোশাক কেন পায়খানা লাগলো আপনি যেতে যুবক মানুষ চিন্তা করছে প্রতিদিনই একই দোয়া করে এ দোয়ার মানে কি ডাক দিয়ে বলছে হুজুর আপনি যে পাঁচ অক্ত নামাজের পরে হাত তুলে মনাজাত করেন আর বলেন রব্বি হাবলি মিনা সলিহীন এর মানে কি বলছে আমি জানি না <laughs> জানে না মানে আপনার পেছনে আমি এত দিন নামাজ পড়ি আপনার বাড়ি সেই কুমিল্লা আপনি এই আমাদের এই জেলায় এই রংপুর বিভাগে এসে নামাজ পড়াছেন সে কুমিল্লা থেকে এতদিন দোয়া করেন দোয়ার মানে জানেন না কি দোয়া আমি জানি না জানি না এক আলেমের কাছে জিজ্ঞাসা করছে যে ভাই আমাদের ইমামা যেই দোয়া প্রায় বারো বছর করে এ দোয়ার মানে কি আলেম বলছে দেখো এ শুধু দোয়া নাই কোরআনের আয়াত একশো নাম্বার আয়াত এটা এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো যুবক মনে করছে হুজুরের মনে হয় ছেলে মেয়ে হয় না এই জন্য এই দোয়া করে এক ডরে গিয়ে বলছো হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা আচ্ছা, বারোটা বারোটা ছেলে মেয়ে আপনি করেন আপনার লজ্জা আছে মানে আচ্ছা, না এ মানে হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান করো আপনার তো বারোটা হয়ে গেছে এরপরও আপনি দোয়া করেন ইমাম সাহেব বলছে বাবা দোয়ার মানে কি আমি যদি আগে জানতাম তো এগারো বছর আগে দোয়া বাদ দিতাম আমি তো জানি নাই দোয়ার মানে আমি মনে করছে কি হবে দোয়া করিয়ে যাই আল্লাহ দিয়ে যায় আপনি দোয়া না বুঝে তো শুনলে হবে না আজকে আল্লাহ কাদের সাথে আছে আপনি মিলিয়ে তারপরে বাড়ি যাওয়া লাগবে না ওইটি চলে যাবেন চলে যাবেন জবান খুলে আল্লাহর নাম নিয়ে আয়াতটা আগে পড়েন প্রতিটি অক্ষরে অন্তত দশটা করে নেকি যেন আমল নামায় হয় জবান খুলে পড়ে না ওদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد أخذنا ميثاق بني إسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا এই পর্যন্ত তাফসির করব কোন আয়াত থেকে তাফসির শুনতে হলে পাঁচটা বিষয় লক্ষ্য করা লাগে প্রথমে শুদ্ধ তেলাওয়াত আমরা আশা করছি যে যতটুকু পেরেছেন আপনি পড়েছেন দুই নম্বরে ওর মাতৃভাষায় অর্থ করা লাগবে আমাদের মাতৃভাষা কি বাংলা আমরা অর্থ করবো ইনশাল্লাহ তিন নাম্বার ওর ঐতিহাসিক প্রেক্ষাপট সানে নজরুল ব্যাকগ্রাউন্ড চার নাম্বারে ওর বাস্তব কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে মান ধাত আমলে কি হয়েছে ওগুলো বাদ বাস্তব ব্যাখ্যা দেওয়া লাগবে অন্তত বাংলাদেশের সাথে মিলিয়ে নাকি পাঁচ নাম্বারে ওর মূল শিক্ষাটা নিয়ে বাড়ি দেওয়া লাগবে পাঁচটা বিষয় যদি আজকের এই আয়াত থেকে আপনি নিয়ে যেতে পারেন এ মাহফিল সাকসেস পাঁচটা বিষয় নিয়ে যাবেন কারা দেখি তো দেখেন তো হাত তোলে নিকে আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ সরাই মায়েদা কোন সোরা সবাই বলে মায়েদা মানে দস্তরখানা মায়েদা মানে কি পৃথিবীটাকে আল্লাহ দস্তরখানা বানিয়েছেন নবীজি জানিয়েছেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায় আর ওর ওপরে যে সমস্ত খাবারগুলো পড়ে যায় ওই খাবারগুলো যদি কেউ তুলে খেয়ে ফেলতে পারে তাহলে জান্নাতের যে হুরের সাথে আপনাকে বিয়ে দেবে মোহর দেওয়া লাগবে না ওইটাই মোহর হিসাবে হয়ে যাবে হুজুর হুর পাবো কিনা মোহর তো দূরের কথা অন্তত এই আমলটা এখন থেকে আমাদের করা দরকার আল্লাহ ফেক দিয়ে জোরে বলেন আমি আমরা শুদ্ধ তেলাবাদ যতটুকু পারলাম করলাম চেষ্টা করবেন অন্তত মরণের আগে হলেও কোরআনে কারিম যেন অন্তত শুদ্ধ করে পুরাটা না পারলেও যতটুকু আয়ত্তে করা যায় নামাজ পড়তে হলে কমপক্ষে সোরা ফাতে হাবাদ দিয়ে চারটা সোরা না পড়লে তো আর নামাজ হয় না হয় মুসলমান যারা এসেছেন আহ্বান জানাচ্ছি এই মুহূর্ত থেকে অন্তত সোরা ফাতে হাবাদ দিয়ে আরো চারটা সোরা আপনি কিভাবে করবেন আমি জানি না এর পেছনে লেগে থাকেন অন্তত দশ দিন বিশ দিন এক মাস দুই মাসে আপনার আয়ত্ত হয়ে যাবে আমার ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া পাঁচ বছর বয়স ইসলামিক ফাউন্ডেশনে পড়তো ওই যে কসি মুখ ও তো এইভাবে আমাদের মতো এই উল্টা পাল্টা আন্দাজে পড়ে না গ্রামার দিয়ে পড়ে ননসাকিনের মেমসাকিনের রক কি অবস্থায় পড়া লাগে আল্লাহ শব্দ কেমন হবে ও যখন তেলাবাদ করে আমার বাবা পারবে না আমার বাবা তো আর ওর মতো না যদি পাঁচ বছরে এই দশটা সরা আয়ত্ত করে আমাদের মতো পড়তে পারে আপনি পারবেন না পারেন আপনার তো চেষ্টা নেই আশা করছেন অন্তত নামাজটা শুদ্ধ করার জন্য হলেও সোরা ফাতে হাসারা আর কয়টা সোরা শুদ্ধ করা লাগবে না তো আপনার নামাজ আপনি চল্লিশ বছর পড়লেও হবে না এখানে অনেক মুসল্লি বসে আছে তিরিশ বছর নামাজ পড়ছে সোরা ফাতেহা পড়তে বলেন সাতটা আয়াত পড়লে চোদ্দটা ভুল হবে বিশেষ করে ইয়াকা নাহবুদু ও ইয়াকা নাস্তাইন এই আয়াতটা অধিকাংশ মানুষ সঠিক করে বলতে পারে না মিলিয়ে ফেলে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন হবে না কানা মানে ছিল আর যদি কা শব্দটা আলাদা করে বলা লাগে কা মানে আপনার কা মানে আর কানা মানে আপনি যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন ইয়া কানা বধু অর্থ যাবে নামাজ হওয়া দূরের কথা ওইটা আপনার মুখের পরে পুরাতন কাপড়ের মতো আল্লাহ নিক্ষেপ করবে জোরে বলেন এত ভয় দেখানোর পরেও যদি কোনো মানুষ শুদ্ধ করার চেষ্টা না করে ওর নামাজ খেলা চোরা ওর নামাজ হবে না আশা করছি আপনি উদ্বুদ্ধ হবেন এটা কোরআন হাদিস না একটা ঘটনা পড়েছিলাম একটা লোক চেষ্টা করতো চাষি মানুষ সারাদিন কাজকর্ম করে মাঠঘাটে সময় পায় না উপযুক্ত উস্তাদও পায় না এশার নামাজ আদায় করার পরে পরা কোরআন শরীফ শুধু গোড়া থেকে শেষ পর্যন্ত লাইনে হাত দিয়ে দিয়ে যায় আর চোখের পানিগুলো টপ টপ করে পড়ে ডাক দিয়ে বলে মাবুদ নির্ধারিত সময় দিতে পারি না উপযুক্ত উস্তাদ না পাওয়ার কারণে তোমার কোরআন আমি ওইভাবে পড়তে পারি নাই তুমি দয়া করে কোরআনের ওসিলাই হলে আমাকে কিছু দিও মারা যাওয়ার পরে তার মেয়েকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছে মেয়েটা স্বপ্নের ভেতরে দেখছে সুন্দর পোশাক পরে গোসল করে তার বাবা যেন কিভাবে আসে ডাক দিয়ে বলে বাবা আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে আপনি ভোজা ভেজা পোশাক কোথায় পেলেন গোসল অবস্থায় লোকটা বলে সন্তান দুনিয়ায় কোনো আমল কবুল হয়েছে কিনা জানি না কোরআনের উপরে আকর্ষণ ছিল শেখার একটা চেষ্টা ছিল উপযুক্ত উস্তাদ না পাওয়ার কারণে আমি পারি নাই কিন্তু এই যে প্রতিটি লাইনে হাত দিয়ে দিয়ে পোড়া কোরআন শরীফ আমি শেষ করতাম আমার আল্লাহ এই কাজটা এত বেশি পছন্দ করেছে এই অসিলায় আমার আল্লাহ আমাকে আজকে মাফ করে দিয়েছে আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করে যে জান্নাতের পোশাক এখন আমি জান্নাতের দিকে দৌড়াচ্ছি আপনি উদ্বুদ্ধ হবেন আমি আশা করছি এখন থেকে শুদ্ধ তেলাবাতের পরে মাতৃভাষায় অর্থ বলছি আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ আখাজা মানে গ্রহণ করা ওয়া মানে এবং লাকদ মানে অবশ্যই আখাজা মানে গ্রহণ করা আল্লাহ মানে আল্লাহ মেসাক মানে অঙ্গীকার বাণী মানে বংশ ইসরায়েল মানে ইসরায়েল বংশ আমি বনি ইসরায়েল বংশের কাছ থেকে অবশ্যই অঙ্গীকার নিয়েছিলাম কি নিয়েছিলাম আরো সরি অঙ্গীকার এটা কিন্তু খেলা চড়া জিনিস না হাসি তামাশা না একটা গুরুত্বপূর্ণ মুসলমানের জীবনের আবাদত মুসলিম জীবনের জন্য যতটুকু গুরুত্বপূর্ণ বিষয় আছে তার ভেতরে অঙ্গীকার একটা কালকে আমি ফুলবাড়িতে যা আলোচনা দিয়েছিলাম মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে আমানাত কি বলেছিলাম আমানত কত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু টাচ দিয়েছিলাম শুধু সময় না পাওয়ার কারণে ওই রকম আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অঙ্গীকার ওয়াদা চুক্তি আল্লাহ তালা বলেন আমি বনি ইসরায়েল থেকে ওয়াদা নিয়েছিলাম অঙ্গীকার নিয়েছিলাম চুক্তি করেছিলাম কি সেটা وبعثنا منهم اثني عشر نقيبا তাদের ভেতরে বারো জন নকিব দলপতি এমপি প্রতিনিধি তাদেরকে পাঠিয়েছিলাম মোসানবীর সাথে তারা গেছে আমার কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আমার সাথে যারা এসেছে এই বারোটা গোত্রের বারো জন নকিব এরাও তোমাকে দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন ওই সময় জানিয়েছিলেন এখানে একটা বাস্তব উদাহরণ বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দেশের উল্লেখযোগ্য বারো জন মন্ত্রী মনে করুন অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এরকম বারো জনকে নিয়ে যদি ডোনাল্ড ট্রাম্পের কাছে যায় আর ডাক দিয়ে বলে আমেরিকার প্রেসিডেন্ট আমরা এসেছি আপনার কাছে আমার দেশের রোহিঙ্গা সমস্যা ক্যাসিনো সমস্যা জঙ্গি সমস্যা খাদ্যের সমস্যা এগুলো আমরা মেটাতে চাই আপনি আমাদের পক্ষে অবস্থান নেন আপনি আমাদের সাথে দেখা করেন চলেন আপনি আমাদের দেশে উনি তার বাংলাদেশের মতো রাষ্ট্রনায়ক না এই বাংলাদেশটা জোড়া দিলে অনষাটটা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা অত বড় অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয় আমেরিকা একাই কথা বলা লাগবে তাহলে ওই দেশের যিনি রাজা বাদশাহ প্রেসিডেন্ট তার কাছে বাংলাদেশ কি একটা দেশ না পাড়া পাড়া মতো পাড়ার গুরুত্ব উনি অত দেবে না মনে করবে আমার এত বড় দেশ এক জায়গা থেকে আর জায়গায় সাত ঘন্টা দশ ঘন্টা সময় লাগে শুধু দেশের ভেতরে প্লেনে আমি আজকে ঢাকা থেকে সৈয়দপুরে নামতে আমার সর্বোচ্চ সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট তাও তো নভই আর চলে কি চলে না আমি হজে গিয়েছিলাম যে বিমানে ছয় ঘন্টা সময় লেগেছিল ওইটা যদি বাংলাদেশের এই এই মাথা থেকে ওই মাথায় যায় সবচাইতে বেশি হলেও সময় লাগবে সতেরো মিনিট তার চাইতে উন্নত বিমানে আমেরিকার ভেতরে এক স্টেট থেকে আর এক স্টেটে যেতে সাত থেকে দশ ঘন্টা সময় লাগে কত বড় দেশ কত বড় দেশের প্রেসিডেন্ট যিনি তিনি কি এই দেশকে আসলে দেশ মনে করবে না পাড়া বলেন না কেন উনি প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলবে শেখ হাসিনা তোমাদের সাথে দেখা করার মতো সময় আমার হাতে নেই তবে তোমাদেরকে আমি একটা কথা বলি আমি তোমাদের সাথে আছি তোমাদের ক্যাসিনো সমস্যা জঙ্গি সমস্যা রোহিঙ্গা সমস্যা এটা মেটানোর জন্য আমি আছি তোমাদের সাথে আছি কিন্তু তোমাদের সাথে আমার দেখা করা সম্ভব না আমার কথা কি বোঝা যাচ্ছে এটা ঠিক আপনি আল্লাহর কাছে নিয়ে যান মশানবী যখন চল্লিশ দিনের জন্য তোর পাহাড়ে গেলেন যে সবাই বলছে আমরা দেখতে চাই আল্লাহ তোমাকে আমাদেরকে দেখা দাও সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছিলেন লাং আমাকে দেখা সম্ভব না জালিলুল কদর নবী মুসা এই পৃথিবীতে আল্লাহর যতগুলো আস্থা ভাষণ ব্যক্তি ছিলেন তার ভেতরে অন্যতম মশানবী এত বড় পাওয়ার ছিল মাঝে মাঝে আল্লাহকে প্রশ্ন করে ঘায়ল করে ফেলতেন ডাক দিয়ে বলে একদিন আল্লাহ আমি যদি তোমার বান্দা হতাম আর তুমি যদি আমি যদি তোমার মালিক হতাম তুমি যদি আমার বান্দা হতে আমার কাছে কি চাইতে বলো তুমি আল্লাহ তালা বলেন মোসা তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলেছো কোনোদিন তুমি আল্লাহ হতে পারবা না মোসা নবী বলে আল্লাহ আমি তো আল্লাহ হতে চাইনি আমি যদি শব্দটা দিয়েছি যদি হতাম যদি হতাম তাহলে তুমি কি চাইতে আল্লাহ তালা বলেন মোসা যদি তুমি আমার মালিক হতে তোমার মতো মালিকের কাছে আমি গোলাম দুইটা জিনিস চাইতাম একটা হায়াতে তাজ্জেবা আর একটা সুস্থতা মশানবী বলে আল্লাহ এইটাই তো জানতাম না যে তোমার কাছে কি চাওয়া লাগে তোমার মুখ দিয়ে আমি শুনে নিলাম যে দুইটা জিনিস চাওয়া লাগে এই মুহূর্তে তোমার কাছে কামনা করি তুমি আমার হায়াতে তজ্জেবা দান করো আর আমাকে তুমি সিহাতে করলিয়া সুস্থতা দাও আল্লাহ তালা বলেন মশা তুমি খুব চালাক এত বড় পাওয়া ছিল আল্লাহর সাথে মাঝে মাঝে বিষয়গুলো নিয়ে ঝগড়া করতেন এই নবী বলছেন আল্লাহ আমি দেখতে চাই আমার দলবল নিয়ে এসেছি আল্লাহ বলেন লাং তারনি দেখা সম্ভব না মোসা নবীর মতো জলিলুল কদর নবী যার সাথে আল্লাহ কথা বলেছেন দেখা করেননি আর বাংলাদেশে হাজারো ভণ্ড এই দেওয়ান বাগি রাজার বাগি কুতুব বাগি এরা বলছে আল্লাহর সাথে আমাদের দেখা হয় কথা হয় এমনকি দেখলাম আল্লাহ চিন্তায় আসে এই ভণ্ডাদের কোনো বিচার নেই যত বিচার সব আমির হামজা যত আমির আন্দাজ এক উল্টা পাল্টা ধারণা দিয়ে দেয় কুষ্টিয়াতে দায়িত্বে যিনি আছেন তার কাছে কারা তার লাগিয়েছে যে উনি রাজাকার ওনার কথা বলতে দেওয়া যাবে না আরে বেটা রাজাকার হতে হলে কমপক্ষে পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স হওয়া লাগবে আর আমার বয়স কেবল আঠাশ বছর আমার বাবাও তো হইল আরে দায়িত্বশীল মানুষগুলোর কোন কোন কান মুখ আছে আন্দাজে শোনে আগ না দেখে না তদন্ত করে আন্দাজে এক কথা বলে যে কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ করে কত মানুষ ওরে গালি দিচ্ছে কেউ বলছে ও যার সন্তান আর বাকিগুলো তো বললাম আশা করে যারা দায়িত্বে আছেন অন্তত আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিষয়গুলো দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধ হওয়ার পেছনে আওয়ামী লীগ দায়ী না প্রশাসন দায়ী না এদের মাথা খা কিছু মানুষ মাথা খায় আমাদের মতো কিছু দাঁড়িয়েওয়ালা জোব্বাওয়ালা মানুষে কান ভাঙায় আসতে দাও তো আমার বারোটা বাজাবে গতকালকে বলেছিলাম আমি চট্টগ্রাম এক মাহফিলে সব কমপ্লিট ফেনি পার হয়ে গেছি কল দিয়ে বলছে হুজুর আপনি আসবেন না কে আপনি বসে আমি আসবো না কেন আচ্ছা, সকালবেলা তিনজন মানুষ এসেছিল আমাদের কাছে লিখিত সই স্বাক্ষর করে একেবারে স্ট্যাম্প করে দিয়ে গেল যে আপনি কোষ্টি আর চিহ্নিত রাজাকার বেলা বলছি আপনি আমার চেনেন বলছে না আমার বয়স জানেন বলছে না আমার তো বিরানব্বই সালে জন্ম আমি রাজাকার হলাম কি করি আমি যদি রাজাকার হইতে বাংলাদেশে রাজাকার বাকি আছে কি অসি জব্বাই কামড় দিয়ে বসে হজুর কি বললেন সকালবেলা বড় বড় পাগড়ি মাথায় দিয়ে জোব্বা গায়ে দিয়ে বড় দাড়ি নিয়ে তিনজন এসে আপনার নাম লিখে দিয়ে সই করে দিয়ে গেল আপনি রাজাকার এরা কারা আমি বললাম ওরা কারা মানে ওরা মাইজ ভান্ডারের মরিদ ওরা লিখিত অভিযোগ দেবে না দেবে কে কারণ ওরা জানে যে আমির হামজা আসলে আমরা যে ব্যবসা করে খাচ্ছে উল্টিয়ে যাবে কেন বাবার নামে আজ যে দরবার গুলো চালু করেছে এই দেশে সবগুলো ভুয়া কোনো ভিত্তি নেই কিসের বাবা পৃথিবীতে শুধু আপন বাবা আপনাকে যেটা জন্ম দিয়েছে ওইটাই নিজের বাবারে কোনোদিন একটা মশারি কিনে দেয় না এই মশাই কামড়ায় আর কোন বাবা কোন জায়গায় বের হয় সেখানে আপেল নিয়ে যায় এটা সন্তান এটা কোলাঙ্গার রাঙ্গামাটি থেকে সেদিন আসার সময় দেখেছিলাম কলেজের এক অধ্যাপক মাকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে এক মাস হয়ে গেছে মা অসুস্থ মাথার উপরে যে ফ্যানটা আছে ফ্যান ঘরে কি ঘরে না এই যে গরমের ভেতরে ওনার আমারে বলছে হুসুর এখানে বৃদ্ধাশ্রম আছে দেখবেন বললাম চলেন যে দেখি ওই ছেলেটা এসেছে মা ছেলেটার হাত ধরে বলছে বাবা আমি মনে হয় আর বাঁচবো না জীবনের শেষ কথা তোরে বলি আমি যদি মারা হয় আমারে কবরে দেওয়ার পরে তুই এই ফ্যানটা পাল্টিয়ে দিবি হাসের খোরাক না ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন একটা ফ্যান লাগিয়ে দিবি ছেলেটা যেহেতু কলেজের অধ্যাপক ঘুষ ফিরেছে ডাক দিয়ে বলে মা তোমার আজ এক মাস আমি এই বৃদ্ধাশ্রমে রেখে গেছি আমি আসতে পারি না আজকে খোঁজ খবর নেওয়ার জন্য এসেছিলাম তুমি তো মারাই যাবে ফ্যান আবার পাল্টিয়ে করবো কি ছেলেটার হাতে বার মা ছেড়ে দিয়েছে চোখের পানি টলমল ছেড়ে দিয়ে বলে সন্তান আমি আজ এক মাস এখানে থাকার পরে বুঝতে পেরেছি আমার তো মনে হয় কিছুদিনের ভেতরে তোরেও এখানে আসা লাগবে তুই তো ফ্যান ছাড়া ঘমাতে পারিস না ফ্যান তো চলে না তুই এখানে থাকবি কি করে তোর কষ্ট হবে এই জন্য তোরে বলি আগে থেকে ফ্যানটা অন্তত পাল্টিয়ে দিবি দিনাজপুর বাসী শুধু কোরআন হাদিসের কথা শুনতে আসে না আপনার বিবেকটা কাজে লাগানো লাগবে এই ভণ্ডদের পেছনে শরীর নষ্ট করে সময় নষ্ট করে সম্পদ নষ্ট করে ও যদি দোয়া করে আপনার মাথার উপরে উঠবে এই গ্যারান্টি নেই কিন্তু আপনার বুড়ি মা আপনার বুড়া বাবা যদি মন থেকে বলে আল্লাহ তুমি একটু পাগলটাকে দেখো এইটা আমার আরো সে চলে যায় আজ আমাদের পেছনে মা বাবার দোয়া নেই এই জন্য আমরা উপরে উঠতে পারি না মানুষ যদি অভাব দূর করতে চায় নিজের হায়াত বৃদ্ধি করতে চায় আল্লাহর নবী বলে সে যেন মার বাবার মন মতো খেদমত করে যতটুকু পারে কোরআনে আমি যখন গুলো দেখি আমার মাথা খারাপ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য এত সুন্দর উদাহরণ দিয়েছেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কষ্ট হচ্ছে জবান খুলে কোরআনের এই আয়াতটা পড়েন রব্বির হামহুমা কামা রাব্বা সাবিরা শব্দের দিকে আলেম যারা আছেন একটু খেয়াল করেন তো অখফেদ খফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন ফল করা শুধু ডাউন করা না অখফেদ মানে ডাউন না ডাউন ফল আল্লাহ বলেন ডাউন ফল কর লাহুমা এই মার বাবা দুইজনের জন্য জানা হাজল্লি জানাহন মানে ডানা জিল্লুন মানে ছায়া রহমত মানে দয়া তোর দয়ার ডানার ছায়া মা বাবার জন্য বিছিয়ে দে শুধু বিছিয়ে দিবি তা না ডাউন ফল করে দে ও পার্বতীপুরবাসী একটু খেয়াল করেন পৃথিবীতে কোনো মানুষের ডানা হয় ডানা হয় পাখির কাঠ বলেন পাখির ডানা হয় মা মানুষের তো ডানা হয় না আল্লাহ বলতে পারতেন আদত মানে বাহু আদত মানে কি আর মানে বাহু বল বাহুর ভেতরে শক্তি থাকে এই জন্য বাহুকে বলা হয় বাহু আসতে বলে মানুষের তো ডানা হয় না আল্লাহ ডানার কথা কেন দিলেন জানা হন এটা ভুল দল নাকি কেন আল্লাহ ডানা দিলেন বালাগাত মান্তেক যারা জানেন বাবে ইশতেহারা নামে একটা চ্যাপ্টার আছে ইশতেহারা মানে হাওলাত করা হাওলাত বুঝলেন আল্লাহ পাক পাখির কাছ থেকে ডানা হাওলাত করে এই মানুষের মাথা হাতে লাগিয়ে দিয়েছেন আল্লাহ বোঝাতে চাচ্ছেন রূপক অর্থ দিয়ে পাখি যেমন ডানাটা শুধু ডাউন করে না ডাউন ফল করে দেখবেন ওর ভেতরে পরগুলো আছে পশমগুলো আছে ওগুলো তখন ছড়িয়ে যায় তখন নরম হয় সফট হয় কমল হয় কথা বলছেন কেন যখন আপনি ডাউন করার পরে ফল করেন কাক সিল যখন আওয়াজ দেয় উপরে বাচ্চাগুলো এসে মায়ের ওই ডাউন ফল করা ওই ডানার ভেতরে আশ্রয় নেয় তখনও ভাবে যত বিপদ হোক না কেন অন্তত মায়ের ডানার নিচ থেকে নিয়ে যাওয়ার মতো শক্তি কারণে কতখান একটা অনির্বাচন সুখ অনুভব করে কি সুখ অনির্বাচন সুখ অনুভব করে শব্দটা কঠিন একটা অনির্বাচন সুখ অনুভব করে ও মনে করে আমাদেরকে ধরার মতো আর কেউ নেই আল্লাহ তালা এ হাওলা করে ডানাটা আপনার হাতে লাগিয়ে বোঝাচ্ছেন বান্দা তোর মার বাবা যতদিন তোর আন্ডারে থাকবে ততদিন অন্তত যেন এই মনে করে যে আমাদের সন্তান যখন আছে আমাদের চিন্তা কোথা থেকে কোথায় কি নিয়ে জানলা আল্লাহ লাগিয়েছে চিন্তা করেছেন আমরা কি ওই রকম সন্তান হতে পেরেছি অনেকে বর কারণে পারিত না আরো আলাদা করে দিতে পারলে বাসি বাস্তব জীবনটা এমন কঠিন হয়ে গেছে এখন ও দিনাজপুর বাসি আর একটা কথা বলছি এতটুকু বলে যদি আল্লাহ শেষ করে দিতেন আমি এই আয়াতটা পড়তাম না আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে আল্লাহ এই মার বাবা আমাকে যেমন ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে একটা সন্তান প্রতিপালন করা কত কঠিন এখন আমি আমির হামজাটের পাচ্ছি আমার এই ছোট্ট মেয়েটা পাঁচ বছর বয়স মাত্র জান্নাতুল মাওয়া পাঁচ পর্যন্ত হাতে করে খাবার খায় না যদি একটা মেয়ে ওর মা ওইভাবে আদর দিয়ে দিয়ে মানুষ করতে করতে এমন অভ্যাস করেছে নিজে তো খেতে চাই না আমি বাড়ি গেলে আমারে খাওয়িয়ে দেওয়া লাগে আর ওর মা ওর পেছনে চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা লেগে আছে শুধু ঘুমের টাইমটুকু বাদ দিয়ে ওর পেছনে যেভাবে জ্বালাতন করে আমার তো মনে হয় আমি যদি ওর মা হতাম কবে আসার দিয়ে মেরে ফেলতাম কোরআনে কারিমের সমস্ত আয়াতগুলো যখন আমি গবেষণার দৃষ্টিতে পড়ি আমার তো মনে হয় আল্লাহ এমন কায়দা করে শব্দগুলো নির্বাচন করে করে মা বাবার পক্ষে লাগিয়েছেন পৃথিবীর কোন মানুষ আচ্ছা আমরা তিন চার ভাই মনে করেন এক ভাই করে আর এক ভাই বউ দেখতে পারে না এরকম পারিপার্শ্বিক কারণে আমিও করতে পারি নাই ভুলে করি নাই এর নাম মিসিয়ান এর নাম আরো জোরে বলেন আর আমি কাজটা করতে গিয়ে ভুল করে ফেলেছি এর নাম খাতা এর নাম করো আর করতে গিয়ে যে কোনো ভুল হয়ে যায় এইটাও তুমি মাফ করো দোয়া আপনি কোনোদিন করেছেন সারা বাকারার শেষের দিকে আল্লাহ দোয়া গুলো শিখিয়েছেন মুখস্থ যাদের আছে জবান খুলে কোরআনের সোনালে আয়াতটা একবার পড়েন তো আল্লাহ মা বাবার জন্য যে খেদমত করা দরকার ছিল করতে পারি নাই এগুলো তুমি মাফ করে দাও আর যেগুলো করতে গিয়ে খেদমত মন মতো হয়নি ভুল হয়ে গেছে ওইটাও তুমি মাফ করো জোরে বলেন আমি আমার বন্ধুরা এখানে পৃথিবীতে যাদের খেদমত করা দরকার তাদের নাম আল্লাহ এই পাঁচটা কাজের ভেতরে এবার দিয়েছেন ডাক দিয়ে বললেন মশানবী তুমি যাদেরকে নিয়ে আসলে এদের সাথে দেখা করা আমার সম্ভব না কিন্তু তোমাকে আমি একটা কাজ কথা বলি আমি তোমাদের সাথে থাকব আমার রহমত তোমাদের সাথে থাকবে যদি এই বারো জন নকিব প্রতিনিধি দলপতি এমপি এই মন্ত্রী এই ভালো ভালো লোকগুলো নিজের এলাকায় নিয়ে পাঁচটা কাজ জারি করতে পারো বাংলার মুসলমানেরা এই দেশে যারা যেই দলের ভেতরে পাঁচটা কাজ জারি আছে আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি ধরে বলেন আল্লাহ আকবর সকাল আল্লাহ ইন্নি মাকম অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাথে আছি লাইন আকম তোমসালাত যারা নামাজ কায়েম করবে নামাজ পড়া আর কায়েম করা এক এবার তো এক একটা শব্দের ব্যাখ্যা হাজার হাজার কথা আছে রাত অনেক হয়ে গেল নাকি বারোটা পনেরো বাজে হোক মানে আমি আর কতক্ষণ পারব বারোটা পর্যন্ত নিয়ম কথা বলা এরপরে ওয়াতাই তোমার জাকাতা যারা সমাজ ব্যবস্থায় জাকাত আদায় করবে ওয়া মাংতুম বেরুসুলি যারা রসুলদের উপরে ইমান আনবে রসুলের ওপরে ইমান আনা কাকে বলে এবং রসুলদেরকে যারা সাহায্য করবে এরপরে হাসানা মানুষকে যারা উত্তম ঋণ দেবে উত্তম ঋণ কাকে বলে কেমতের ময়দানে আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবে বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি আমি ক্ষোধার্ত ছিলাম খাবার দাওনি মানুষ বলবে আল্লাহ তুমি অসুস্থ কেমন করে হয়েছ আল্লাহ পাক বলবেন তোর বাড়ির পাশে একটা লোক অসুস্থ ছিল তাকে যদি দেখতে যেতি ওকে যদি সেবা শুশ্রূষা করতি তাহলে ওইটা আমি আল্লাহকে করা হতো সোমান আল্লাহ বলতে পারেন না এইরকম কাজকর্মে যারা আঞ্জাম দেবে এই পাঁচটি কাজ এই দলের কর্মসূচিতে থাকবে আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি আল্লাহকে সঙ্গে রাখার কয়টা কর্মসূচি এক নম্বরে নামাজ কায়েম করবে যারা তাদের সাথে থাকা লাগবে দুই নম্বরে যারা সম্পদ থাকলে জাকাত দিয়ে দেবে তিন নম্বরে যারা রসুলদের উপরে ইমান আনবে তার মানে রসুলের কর্মসূচি গুলো নিজেদের জীবনের সাথে মিলাবে চার নম্বরে রসুলরা বিপদে পড়লে সাহায্য করবে রসুল এখন নেই রসুলের নায়েবরা আছে উত্তরাধিকারী আছে এরা যদি বিপদে পড়ে আপনি যদি আল্লাহকে সঙ্গে রাখতে চান এদের সাথে যে সাহায্য করা লাগবে সাহায্য দূরের কথা আরো আপনি তাদের মারতে পারলে বাসেন তাদেরকে উত্তম ঋণ দেওয়া লাগবে যদি আপনার আশপাশে কেউ থাকে উত্তম ঋণ মানে খাবারের ব্যবস্থা করা লাগবে চিকিৎসার ব্যবস্থা করা লাগবে অসুস্থ হলে দেখতে যাওয়া লাগবে এটা করদান হাসানা লাউ কাফে আল্লাহ বরণে পাঁচটা কাজ যারা করবে আমি আল্লাহ তাদের থেকে দূর করে দেব সাজিয়া আতিকম তাদের অপরাধগুলো ওলা উদ খেলান্না কম তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিং তাজরি মিং তাহতিহাল আনহার এমন জান্নাতে যার তলদেশে নদী আর নহর প্রবাহমান জোরে বলেন আল্লাহু আকবার কাফার বাদা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা শেষ কথা আল্লাহ বলেন এই কথাগুলো যদি কেউ শোনার পরেও মুখ ফিরিয়ে নেয় তাহলে সে সঠিক পথ হারিয়ে ফেলবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচটি কাজ করে তাকে সঙ্গে রাখা তার মানে তার রহমত সঙ্গে রাখার তাও যেন দান করেন আমিন আমার লিখিত যে তিনটা